الرحيم تبارك اسمه وربك وذو جلاله الإكرام Blessed be the name of thy Lord, full of majesty, full of bounty, and full of honor. প্রথমে আমাদের জানতে হবে আমিটা কে এই দেহটা কি আমি না এই দেহের মধ্যে আমাকে ছড়িয়ে দেওয়া হয়েছে আস্তে পৃষ্ঠে বেঁধে দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট করে যদি একটা পা আমার কেটে যায় সেই পাটা আমার থেকে বিচ্ছিন্ন ওই পাটা আমারই সামনে পেট্রোল ঢাইলে যদি জানিয়ে দেয় আমি কিছুই অনুভব করব না ঠিক সেই রকম সমস্ত দেহ থেকে যখন নফস যেটা জীবাত্মা বলে পরম না নফস যখন বেরিয়ে যায় মানুষ তখন ভাবতে পারে না যে এটা ওই কাটা পায়ের মতো পেট্রোল দিয়ে চালাইলে কিছু আসে যায় না ঠিক এই সমস্ত লাশটাও ওই কাটা পায়ের মতো তাই কবরে আজাব হয় না আমার হয় শ্মশান স্বচ্ছ রাখি দিয়া লাশটা দাঁড়িয়ে ফেলে দেয় তাহলে ফেরেস্তা হিসাব মান ধিনু কামান রাব্বুকা কই থেকে কই কবরে কোনো আজাব নাই আমার আছে কিরকম কবর কাকে বলে এইটাকে জানতে হবে এই জীবন্ত দেহটাই আমার জীবাত্মার কবর আমার নফসের কবর যতদিন আমার নফস এই দেহের মধ্যে খাঁচার মধ্যে আবদ্ধ প্রতিদিন প্রতিনিয়ত আমাকে আজাবের মুখোমুখি হতে হচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই আঘাত খেতে হয় ঘুমানের আগ পর্যন্ত আঘাত আঘাত আঘাত সংসারের আঘাত স্ত্রী পুত্র কন্যার চিন্তার আঘাত নিজের বৈষয়িক উন্নতির আঘাত ঘাত প্রতিঘাতের আঘাত এই আঘাত খেতেই হয় নবস আঘাত খায় নবস জীবাত্মা রূপ পরমাত্মা রূপ পরমাত্মা পরম আমার সঙ্গেই আছে দলিল নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি আমরা তোমার সাহারগের নিকটেই আছি বলেনি নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি বলছেন কিন্তু বলেন নাই যে নফস থাকে আমার আমা আমি নফসের সঙ্গেই আছি সুতরাং উনি আমার মধ্যেই আছে আরেকজন আমার সঙ্গে আছে সে হল খান্নাস খান্নাসকে শয়তানের চারটা রূপ প্রথম রূপ ইবলি তারপরে শয়তান মধু খান্নাস এই চার রূপ এই চার রূপের মধ্যে আমার মধ্যে খান্নাসকে রক্তের পরতে পরতে ঢুকিয়ে দিচ্ছে তাই কোরআন বলছে মিন সার্জেল ওয়াসবাসেল খান্না আর খান্নাসের অপকারিতা হতে তুমি মুক্ত হও বলা হয়নি মিন সার্জেল ওয়াসওয়াসেল শয়তান মিন সার্জেল ওয়াসওয়াসেল ইবলিস মিন সার্জেল ওয়াসওয়াসেল মরদু বলছে খান্না কেন তারটা তো একই এক একজনের চরিত্র এক এক রকম শয়তানের চারটা চরিত্র এই চার চরিত্র একত্র হলে মানুষ এই জীবন্ত দেহটার মধ্যে প্রতিনিয়ত আজাবে ভুগছে এই আজাব থেকে মুক্তি পাওয়ায় একমাত্র লক্ষ্য জিনিস সংসার আজ পুত্র কন্যা সব নিয়ে আছে মৃত্যুর কিছুক্ষণ আগেই ইমাম গাজারি বলছে শয়তান যখন চলে যায় যাবার আগে বলে তুমি যে এতকাল আমার অনুসরণ করছো এখন তুমি কোথায় যাইতেছ এটা তুমি জানো যাবার আগে জেনে রাখো ইন্নি আকুবুল্লাহ রব্বুল আমি সূরা হাসর নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি বিশ্বাস করি মানুষটা হতভম্ব খেয়ে যাও বলছে এটা আমার ডিউটি আমার ডিউটি ছিল তুমি আমার অনুসরণ করলা কেন আমার অনুসরণ করলা কেন সেই ভোগে মুক্তি নাই মুক্তিতে ভোগ নাই জান্নাত ভোগ জাহান্নাম ভোগ জান্নাত সুখ ভোগ জাহান্নাম দুঃখ ভোগ ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই তাই মুক্ত হও এই দেহটা আমরা কবলে দিলেও কিছুতেই বিশ্বাস করতে চাই না যে উমুকে মারা গেছে তার লাশটার মধ্যেই বোধহয় উনি আছেন না লাশটা তৌহিদে বাস করে মাটিটাও তৌহিদে বাস করে সুতরাং যে হাতি চিন্তা শয়তানকে পাথর মারছে বড় শয়তান মেজ শয়তান ছোট শয়তান মক্কাতে সেই চিন্তা শয়তান রূপক শয়তান আসল শয়তান কেননা আসল শয়তানকে পরিচয় করিয়ে দেবার জন্যই এই তিনটি রূপক শয়তান রাখা হয়েছে যে তিনটি শয়তান পাথর দিয়ে বানানো হয়েছে সেই তিনটা তৌহিদে বাস করে হাতির কঙ্করটাও তৌহিদে বাস করে হাতির হাতটাও তৌহিদে বাস করে শুধু তৌহিদে বাস করে না তার মনটা তাই এই মনকে গুরুর মধ্যে ফানা করে দাও যদি বলো গুরু ধরতে হবে না মাইনানিরা আল্লাহ পাক তার কোরআন পাঠাইছে যায় উনিও তো দুই দুইটা উসিলা নিয়েছেন প্রথমে কোরআন দিয়েছেন জিবরিল আমিনকে জিবরিল আমিন কোরআন দিয়েছেন মহানবী মোহাম্মদকে তা আল্লাহ দুটা উসিলা নিলেন সর্বশক্তিমান হইয়া যাই প্রথমে পড়েছি তবার কাশ্মু আরব্বকা ভজল জালাল হরিচাও তুমি সর্বময় ক্ষমতার সর্বময় ক্ষমতার অধিকারী হইয়া তুমি কেন কোরআন পাঠাইবার যে দুইটা ওসিলা লইলা আমি আর লইলা তুমি কেন নিলা ওসিলা ছাড়া পাবে না তাই কোরআনে সুরা মোটাম্মেলে বলা হচ্ছে রব্বুল মাসে কেবল মাগরেবে লা ইলাহা ইল্লাহু ঠাট্টা খেসু আকিলা পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন আমি ছাড়া কিচ্ছু নাই দেখতে পাও না আমি তো সব কিছু দেখি তোমারই দেখি না তুমি বলতেছ আমি ছাড়া কিছু নাই তুমি ছাড়া সব কিছু দেখি তোমারই দেখি না কোরআন জানে যে পাবে না তাই বলছেন থাপাতটা খেছো থাপা দিয়া ধরো শক্তভাবে ধরো মজবুত করে ধরো দৃঢ়ভাবে ধরো ওয়াকিলা উকিল ধরো পীর বলেনি উকিল পীর বলবে যেমনি পীর তো পার্সি শব্দ এ তো আরবি শব্দ না নামাজ রোজা পার্সি শব্দ নামাজে আরবিতে বলে সালা রোজারে বলে সিয়াম কোরবানিকে বলে নুসুকি এটা আমরা সবাই জানি সুতরাং এই আমার মধ্যেই যে আমি আছি এই আমি এই সামান্য কয়েকটা দিন দুনিয়ার জন্য কত রকম আমরা চিন্তা করি এটা খামো এটা করো ওইটা করো হ্যাঁ ঠিক আছে তাই স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরমহংসদেব বলে ফেলেছিলেন দুনিয়াকে ভোগ করো হাঁসের মতো হাঁস সারাদিন পুকুরে থাকে গলায় এক গ্লাস জল ঝুলিয়ে দিয়ে আছে তুমিও সেই রকম এই দুনিয়া করো ওই হাঁসের মতো করো দুনিয়া তোমার তাই মহানবী যিনি আবু বকর সিদ্দিক সব দান করেছিলেন উমর অর্থে উসমান চেনানি অনেকের দিচ্ছেন সবচেয়ে বড় ধনী ছিলেন আমার মহানবী উনি পর্দা নিবার পরে ওনার ঘরে কেন সাড়ে পাঁচশের জব পাওয়া যায় গম না জব গমের চেয়ে মানে কিছু জৈতুনের তেল খেতা বালি সেই কথা এত বড় ধনির ঘরে কেন মহানবী জানতেন এই দুনিয়াতে মেহমান রূপে আসে মেহমান রূপেই চলে যাবে তাই গুরু ধরতে হয় গুরু ধরে গুরু তোমাকে শিখাবে গুরু তোমার রাহানুমা রাহানুমা মানে পথ প্রদর্শক যে পথ দেখায় যে পথ দেখায় না সে গুরু হয় কেমনে আমি তো অন্ধকারে আছি আমার এক অন্ধ আর এক অন্ধরে পথ দেখাইলে দুটাই গিয়া গর্তে পড়ে সুতরাং চক্ষুষ্মান গুরুর কাছে মুড়ি ধুতে হয় এবং বলতে হয় হুজুর আমি আল্লাহ পাবো কেমনে সেই পথ আমাকে দেখিয়ে দেয় যদি কামেল গুরু হয় তখন তোমাকে বলবে আল্লাহ কি বলছেন অনুফাক্তমিন রুহি আমি রূপ উৎকার করে দিলাম কোরআনে একবারও বলেনি অনুফাত্তুমিন নফসি আমি নফস উদ্ধার করলাম এটা কোরআনে না মান্ডারা ফারাব সাহু ফাঁকা দ্বারা ফারাব বাহু যে তার নিজেকে চিনেছে যে তার নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে আল্লাহকে চিনেছে বলা হয়নি মান্ডারা ফারুহু ফাঁকা দ্বারা ফারাব বাহু রুহকে ছেড়েছে রু স্বয়ং আল্লাহ নফস জীবাত্মা রু পরমাত্মা সুতরাং ওই গুরুর কাছে যাও ওই গুরু তোমাকে অতিফা শিখাবে তোমাকে ধ্যান সাধনা শিখাবে কিভাবে শিখাবে তোমাকে বলবে তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাই দেখলে সেকেলে মেরে টিস্কায় না হুমায় বেদম্বর সির কালাম যেখানে আমার চেহারা কার আয়না হয়ে গেছে তার গুরু হজরত ওয়ারেস কারামের গুরু হয়ে তাহলে ধ্যান করতে হবে কিভাবে ধ্যান করব এই পা দুটা আমার না আমার মুর্শিদের পা আমার মুর্শিদকে পা দুটা আমি দিয়ে দিলাম আর কোনো দিন বলবো না এই পা আমার মাঝে মাঝে শয়তানে আইনা ফালাইব কিন্তু আমি বিদ্রোহ করে বলবো না ভুল করছি আমি মুর্শেদে দিয়ে দিলাম এই পা যে আমি হাঁটি না মুর্শেদ হাঁটে এই হাত দুটো মুর্শেদকে দিয়ে দিলাম এই হাত দুটো আর বলবো না আমার এই হাত দিয়ে যত কাজ আমার মুর্শেদে করে আমি করি না এই চোখ যে আমি দেখি না গুরু দেখে মুর্শেদ দেখে সুতরাং যা কিছু দেখেন আমার গুরুই দেখেন এই কান দিয়ে আমি শুনি না আমার গুরু শুনে সুতরাং এই সাধনা যখন করতে যাবে তখন তোমার মন অতি চঞ্চল এই মন কিছুতেই যাবে না এখানে আল্লাহু আল্লাহ জিকির করবে তোমার সবাই দূর থেকে মনে করবে ঠিকই তো আল্লাহ জিকির করতেছে ঠিকই তো লাহাইল্লাহ জিকির করতেছে শূন্য অতিফা করতেছে কিন্তু বন্ধে পইরা রয়েছে নিউ মার্কেটের শাড়ির দোকানে বিবি সাহেব শাড়ি কিনবো উপরে পড়তেছে আল্লাহ ভিতরে বলতেছে এই তো অতিফার পরে নিউ মার্কেটে যাবো কত রকম চিন্তা আমাদের মনের মধ্যে আসে এই ধন সম্পদ আমাদেরকে গিরায় গিরায় বেঁধে রেখেছে হ্যাঁ ধন সম্পদ ভোগ করা যায় কে গুরুকে নিয়ে ভোগ করতে হয় আমিও পারি না ঠিক আছে আমিও খাই আমার গুরুও খাই আমি হাঁটি ঠিক আছে আমার গুরুও হাঁটে আমি হাত দিয়ে কাজ করি আমার গুরু ওই হাত দিয়ে দেহাও কাজ করে তাই বলছি ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ না জান্নাত ভোগ জাহান্নাম ভোগ ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মাঝে ভোগ নাই এইটা মুক্তি পেতে হলে ওই ধ্যান সাধনার মাধ্যমেই পেতে হয় সুতরাং বড় কষ্ট করে আজকে নরসিংদীর শিবপুরে নৌকা ঘাটাতে কালকে গেছিলাম যে স্কুলটা করছি বারোটার পর তারপরে মেহমানখানা সব বেড়ে গেছে প্রায় লাগলো ষোলো সতেরো জন সাধুরা আজকে বাইরে আসবে কাকরের জামাই আর ইন্ডিয়ার নদিয়া থেকে আসছেন সেই আশ্রাব দুজনে আজকে আসার কথা সন্ধ্যায় বাতিটা দিয়ে রওনা দেবে আস্তে আস্তে হয়তো আটটা নটা বাড়িতে যেতে পারে সুতরাং তোমরা ধ্যান সাধনা করো দুনিয়ার করো কিন্তু দুনিয়ার নিজের মুর্শিদের রাইখা করো আমিও করছি আমার মসজিদও করছি এইভাবে ধ্যান করতে করতে একদিন তুমি সম্পূর্ণরূপে ফালা হয়ে যাবে তাই হত সাপে সিরাজি বলছেন খুদ্রা বিন গালাম দিদাম হামুরাস জামালে খুদ্র জামালে ইয়ার দিদাম যখন সম্পূর্ণরূপে মুর্শিদে ফাটা হয়ে গেলাম তখন চেয়ে দেখি হায় হায় আমার পীরও আমি আমার মরিত আমি পি তোমার সেই পর্যন্তই পি তোমার প্রথম মামুন শেষ মামুন না তাই মোসাদ ফেসানি শ্রী হিন্দ বলেছেন পীরে তাস্তাউল মাহবুদ তোমার পীর তোমার প্রথম মাহুদ আখের মাহুদ বলেন নাই কারণ পীর এবং আমি আছি তখন আমি সেটা তোর মনটা হায় আছি রামুকামে পীরের জায়গা নাই রামুকামে হয় আমি আছি না হয় আমার পীর আছে তাই রামুকামে যখন মনসুর হাল্লাদ গেলেন তার পীরের নাম উচ্চারণ করলেন না বলে ফেললেন আল্লাহ হাক আমি খোদা বিনায়ক প্রজ্ঞাটি বলে ফেললেন রাইসাফি জুব্বাটি সেবা আল্লাহ তালা এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু না মামুল আউলিয়া বায়াজিদ মুস্তাবি বলে ফেললেন আনা সোভানি মাসা মুসাবি আমি সোভানি সব সাহায্য হাফি হজরত জন্নুল মেসি দুজন এক কথা বললে আনা হু হু আলা আনা আমি তুমি তুমি এ চোদ্দশো বছর আগে বেশি না ছয় হাজার বছর আগে চমদগ্নিমণি বলে ফেললেন সহম সহমি আমি চিনি চিনি আমি ভৃগুমণি ছয় হাজার বছর আগে বললেন মতম ব্রহ্মা ব্রহ্মা মদম আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি দুর্বাসা মণি ছয় হাজার বছর আগে বললেন মদম নারায়ণম নারায়ণম মদম আমি নারায়ণ নারায়ণ শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেললেন তুই মুই মুই তুই আমি তুই তুই আমি তাই ফকিরের জন্য রাজনীতি হারাম হারাম হারাম কেন রাজনীতিও করবো ফকিরও করবো কোনোটাই হয় না দুই লোকায় পাড়া দেওয়া তাই আমার মাথার পেছনে যে চার জননীর ছবি আছে তার মধ্যে দুজনের শরীর একটা সুতাও নাই করিম মুস্তান আর গরিব বাবা মাহার কম্বল উড়া একটা হয়তো সোলেমান সালেংটার হাতে একটা লাঠি আর লেংটি পড়া কেন আমি কি রাখতে পারতাম না মৌলানা ভাসানি ছেলে বাংলার ফজুল হক হোসেন শহীদ সরওয়ার্দি রাখতে পারতাম সুতরাং প্রেমী হ দা কি বলবো অকাল এবং দুনিয়া মতো যে কেবল দুনিয়াই চাইল আল্লাহ চাইল না সে একজন মধু তাই সত্য সাগরে যদি অবগাহন করতে চাও যদি সত্যের দর্শন পেতে চাও তো নিজের ভেতরে আল্লাহ রূপে লুকিয়ে আছে তোমারই মধ্যে আছে তাই আল্লাহ মাইকাল বলেছেন যে সিকলেবি মিয়ে সবি এ বোরাক এ বেসরুর খুঁজি বা নাহি তো কুচবি নাহি তোমার এই দেহটাই মিলের সিকির এই দেহের মধ্যেই সব কিছু এই দেহই মেরাজে যাবার বোরাক এই রহস্যের আধার তোমার এই দেহ তেনি খুঁজি কা নিজে বা নাহি তোর মধ্যে যদি তুই আল্লাহরে না খুঁজ তো কুচবি নাহি কিচ্ছু পাবি না সুতরাং এই দেহের মধ্যে আল্লাহ আছেন এই দেহের মধ্যে শয়তানও আছেন শয়তান খান্দাস রূপে আছে আল্লাহ রব রূপে আছেন রু রূপে আছেন নফ রূপে না সুতরাং এই ধ্যান সাধনা মোরাকা বা মোশাহেদাটি তোমরা করো কয়টিকে কিছু না দেখতে দেখতে চারটা মাস যায় তাই কোরআনের সুরা তৌবার দুই নম্বর আয়াতে বলা হয়েছে ফাসিহু ফিল আর্দে আলবাতাস করি সুতরাং তোমার দেহের মধ্যে চারবার ভ্রমণ করো অবশ্যই কিছু দেখতে পাবে তাই মহানবী একদিন বলেছিলেন আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী তাহলে উনি কেন হেরা গুহায় সাধনা করতে গেলেন এই চামালুল্লুর পর্বতের আড়াই হাজার ফিট উঠায় পনেরো বছর এক মাস উনিশ দিন কিসের খেয়াল করলে এই দুনিয়াটা মধ্যে তুমি সেই হাঁসের মতো পুকুরে যেরকম হাঁস সারাদিন থাকে সাথে রাগে আইসা পড়ে গলায় এক গ্লাস পানি নিয়ে আসে না তুমি ওই রকম দুনিয়াটা করো দুনিয়াতেই দুইবা থাকো কিন্তু গলায় গ্লাস দুনিয়া এক গ্লাসে গুলা নিয়ে আইস তাই বললাম এই দুনিয়ার হেয়ালি কত রকম চাল বিছানো মায়ার ভাত এই মায়ার ভাতগুলো একে একে ছিন্ন করো নিজেকে সত্যের মধ্যে ডুবিয়ে দাও তবেই মুক্তি পাবে জেনে রাখো ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই স্বর্গ নরক দুটাই ভোগ স্বর্গ সুখ ভোগ নরক দুঃখ ভোগ সুতরাং ভোগে মুক্তি নাই মুক্তিতে ভোগ নাই সুতরাং গুরু তোমার শ্রদ্ধাতুর মধ্যাহা পর্যন্ত সৃষ্টির শেষ সীমা পর্যন্ত তুমি আর তোমার পীর আছো রামকাম যখন শ্রদ্ধাতুর মধ্যাহা পার হইয়া তুমি রামুকামে যাবে তখন তোমার গুরু আর তোমার সঙ্গে নাই তখন কি চুক্ষুদ্রা বিঙ্গারাম দিদাম হামুরাস্তি জমালে ক্ষুদ্র জামালে ইয়ারে দিলাম যখন সম্পূর্ণরূপে আমি ফাঁকা হয়ে গেলাম চেয়ে দেখি আমার পীর আমি আমার মরিত আমি না একটা দিন যাচ্ছে কবরের দিকে এগিয়ে যাচ্ছে একদিন হারিয়ে যাব চিরতরে বাবা গেছে দাদা গেছে বড় বাবা গেছে আমি একদিন চলে যাবো এই স্যাক্টরি কোয়ার্টার এবিপিসি সি এর মধ্যে আমরা ঘুরছি রাশিয়া হ্যাঁ?